আমার সোনার ময়না কেন তুমি বুঝো না তোমার ছাড়া কোনো কিছু ভালো আর লাগে না কথা দাও আমায় তুমি

ছাড়া কোনো কিছু ভালো আর লাগে না কথাটা